তুমি ছাড়ার কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে এ সংসারে তুমি ছাড়ার কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে এ সংসারে তুমি ছাড়ার কে পারে মিলিয়ে দিলে যারে তারে তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে এ সংসারে তুমি ছাড়া আর কে পারে সারা জীবন চেয়েছি তোমায় বারে বারে জনম জনম ধরে সারা জীবন চেয়েছি তোমায় বারে

সংসারে তুমি ছাড়া আর কে পারে তুমি ছাড়া আর কে পারে তুমি ছাড়া আর কে পারে